যারা ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন তুমি খোদার পাশে অবশেষে ভবে এলে মানব বেশে আরব দেশের এক পাতার ঘরে ভোর রাতে ও ভোর রাতে আরো সেতে ছিলে তুমি খোদার পাশে অবশেষে ভবে

দর্শন করিলে যার সাহাবি হয়ে ভোর রাতে ও ভোর রাতে আরো ছিলে তুমি খোদার পাশে অবশেষে ভাবে এলে মানব বেশে আরব দেশের এক পাতার ঘরে ভোর রাতে রাত ভোর

আরশেতে ছিলে তুমি খোদার পাশে অবশেষে ভাবে এলে মানব বেশে আরব দেশের এক পাতার ঘরে ভোর রাতে ও ভোর রাতে বলে ওই রাত দিন তুমি করো গো আসিবে মোর নবী ছায়া বিহীন সাজিব নবীন স্বপ্ন রঙিন ভরিবে অন্তর গহীন বলে কবি মান করে নি দিয়েছে সবার সবই সম্মান তাই রহমান ধরাতে পাঠান ভোর রাতে নবী দোজা আশেরা পে ভোর রাতে ও ভোর রাতে আরো সেরে ছিলে তুমি খোদার পাশে অবশেষে ভবে এলে মানব বেশে আরব দেশের এক পাতার ঘরে ভোর রাত ও ভোর রাত